হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে মোবাইল দিয়ে গুগল ভয়েস ক্রিয়েট করবেন ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনারা যারা এখনও আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকন আইকন বাটনটি চাপ দিয়ে অল করে দেবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আপনারা আরও পেতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি মোবাইল দিয়ে গুগল ভয়েস তৈরি করার জন্য আপনাকে যা লাগবে আপনার ফোনে একটা ভিপিএন লাগবে আমি সাজেস্ট করব ভাইবার ভিপিএন অবশ্যই কানেক্ট দেবেন আমি যেহেতু ভিডিওটি দেখাইছি যার কারণে আমি সুপার ভিপিএন দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি আর আপনাদের একটা রুট মেইল লাগবে আপনারা অবশ্যই অবশ্যই ভালো একটা রুট মেইল কিনে নেবেন তাহলে আপনারা কি গুগল ভয়েসটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আর প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে ভিপিএন কানেক্ট দিব ভিপিএনটি কানেক্ট হওয়ার পর আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের সরাসরি মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব হুয়ার ডট নেট এখানে লিখব whoer dot net whoer dot net লিখে আমরা আইপিটা একটু চেক দিয়ে নেব আমাদের ফোনে আমরা ভিপিএন ধরলাম আমাদের আইপিটা বাংলাদেশের না ইউএসএ আছে আমরা সেটা দেখার জন্য আমরা কী করলাম ফোনের মধ্যে হুয়ার ডট নেট লিখে সার্চ দিয়ে আমাদের আইপিটা আমরা চেক দিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আইপিটা এখানে ইউএসএতে আছে আমরা এরপরের স্টেপে চলে যাব এখন এরপরে আমরা আমাদের ফোনের টাইম জোনটি সেট করে নেব আমরা যে আইপিটা ধরেছি ইউএসএতে এই অনুপাতে টাইম জোনটা সেট করে টাইম জোন সেট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে আপনাদের ফোনের যে সেটিংসে সার্চ বার অপশন আছে এই সার্চ বার অপশনে আপনাদেরকে লিখতে হবে টাইম জোন তো আমি এখানে লিখি টাইম জোন টাইম আমি এই জায়গায় লিখব টাইম জোন টাইম জোন লেখার পরে টাইম জোনে ক্লিক করলাম ক্লিক করার পরে টাইম জোনের উপর আরেকটা আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে আবার আমরা উপরে দেখতে পাবো সার্চ বার একটা অপশন চলে আসবে উপরের দিকে তাকান একটু সার্চ বার একটা অপশন চলে আসছে আমরা এই সার্চ বারে গিয়ে লিখব U dot S U dot S U dot S লেখার পর আমাদের কাছে ইউএসের অল সিডি আসছে আমরা ওখান থেকে একটা ধরে নিলাম নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি জায়গা লিখতে হবে U dot S U dot S লিখলাম এখন আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এই জায়গায় দেখেন আমার আইপিটা পঁচাশি পার্সেন্ট পাইছে ফোনের ক্ষেত্রে পঁচাশি পার্সেন্টে অনেক আপনাদের যদি পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পায় তাহলে আপনারা ওই অনুপাতে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আইপিটা আবারও চেক দিয়ে নিলাম ভালোভাবে টাইম জোনটা সেট করার পর আমার আইপিটা ঠিক রয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম আমার ফোনের এখন আমরা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব এই সার্চ বার অপশানে আমরা সার্চ করব গুগল ভয়েস আমরা গুগল ভয়েস লিখে সার্চ করব আমরা গুগল ভয়েস লিখে সার্চ করলাম উপরে যে গুগল ভয়েস লেখাটি আসছে আমরা এই জায়গায় একটা ক্লিক দিয়ে নেব আমরা এই জায়গাটা ক্লিক দিয়ে নিব তো আমরা এই জায়গায় একটা ক্লিক দিয়ে নিলাম নেওয়ার পরে সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছি গুগল ভয়েসে মানে গুগল ভয়েসের মূল ইন্টারফেসে আমরা এখানে আসার পরে দেখতেছি তিনটা সিটি এবং পাশে সার্চ বার এই সার্চ বারে আমরা ক্লিক করে আমরা যে কোনো একটা সিটির এরিয়া কোড এখানে লিখে দেব যেমন এখানে লিখলাম আমি চার পাঁচ শূন্য দুই যে কোনো একটা নাম্বার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব দেখেন এখানে আমাদের এখানে অনেকগুলো নাম্বার শো করাইছে এই এরিয়া কোডের মোতাবেকে তো আমরা কি করলাম এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে এই জায়গায় আমরা কি করব একটা ফোন নাম একটা ফোন নাম্বার বসাই দেব তারপর আমরা সেন্ড কোডে চাপ দিলাম দেওয়ার পর আমরা যে নাম্বারটা এখানে বসাইছিলাম সেই নাম্বারটিতে একটা six digit Google Voice code চলে গিয়েছে আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখাইলাম সেক্ষেত্রে আমার কাছে ওই নাম্বারটা নাই যার ফলে আমি এখানে ভেরিফাই করতে পারতেছি না তো আপনারা কি করবেন এই ফাঁকা অংশটাতে কোড লিখবেন মানে যে সিক্স ডিজিট কোডটা নাম্বারে চলে যাবে ওটা লিখবেন লেখার পরে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পরে আপনারা জানতে পাচ্ছেন ফিনিশ আসবে ফিনিশ একটা ক্লিক করে দিলে আপনাদের গুগল ভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে এখন আসি আমরা নেক্সট স্টেপে দ্বিতীয়ত যে স্টেপটি সেটা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপসের মাধ্যমে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি এখন আমরা কিভাবে অ্যাপসের মাধ্যমে গুগল ভয়েস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাপসের মাধ্যমে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের ফোনে একটা গুগল ভয়েস অ্যাপসটি লাগবে আর আপনারা গুগল ভয়েস অ্যাপসটি পাবেন প্লে স্টোরে আপনারা প্লে স্টোর থেকে গুগল ভয়েস অ্যাপসটি আপনাদের ফোনে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনে গুগল ভয়েস অ্যাপসে আপনারা জানেন ইতিপূর্বে আমাদের ভিপিএন কানেক্ট দেওয়া আছে আর যার কারণে আমাদেরকে নতুনভাবে কোনো ভিপিএন কানেক্ট দিতে হচ্ছে না এখানে আসার পরে আমরা কি করব সার্চ বারে ক্লিক করব মানে আপনারা দেখেন এখানে আসার পরে আমরা কি করব সার্চ নিচে যে অপশনটা আছে সার্চ এই সার্চে আমরা একটা ক্লিক করে দেবো সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু দেখেন এরিয়া শো করতেছে মানে সিটি শো করতেছে আপনারা এই সিটি তিনটা সিটি এখানে শো করতেছে যে কোনো একটার উপর ক্লিক করে দিতে পারবেন তিনটা সিটি আপনারা যে কোনো একটা ক্লিক করে দেন আমি নিচেরটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো নাম্বার আমার কাছে কী করছে শো করাচ্ছে আমরা যে কোনো একটা এরিয়া কোডের নাম্বার সিলেক্ট করে নিতে পারবো তো আমরা এই জায়গায় যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিলাম আমি প্রথমটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা কি করব অ্যাকসেপ্ট নাম্বারে একটা ক্লিক করব আমাদের যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নাম্বার আমরা নিচের এই অ্যাকসেপ্ট নাম্বার একটা ক্লিক করে দেব তো অ্যাকসেপ্ট নাম্বারে ক্লিক করার পর আমরা চলে যাব নেক্সটে নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাছে একটা কি ফোন নাম্বার চাচ্ছে মানে আমরা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারবো সেটা USA phone number valid phone number হতে হবে আমরা তারপরে কি করব এই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে সেন্ড কোড অথবা ভেরিফাই আমরা এই দুটা একটা করতে পারবো আমরা এখানে নিচেরটায় সেন্ড কোডটা একটা ক্লিক করলাম সেন্ড কোডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোবাইল থেকে ওই নাম্বারে একটা কোড পাঠাতে সক্ষম হয়েছি তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন একটা হচ্ছে কি আমরা যে কোডটা বসাবো এই এই অপশনটা আর একটা হচ্ছে রিসেন্ট কোডের অপশন তো আমরা এখানে সাপোজ আমরা একটা কোড এখানে বসাইলাম যদিও বা কোডটা রাইট না তারপর আপনাদেরকে আমি দেখালাম ধন্যবাদ সকলকে এখন আপনারা কোড বসার পরে নিচে যে ভেরিফাই অপশনটা আছে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ গুগল ভয়েসের ফিনিশিং অপশন আর তখন আপনি কি করতে পারবেন ফুললি গুগল ভয়েসটা ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা অ্যাপস অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর আপনাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলের নতুন অথবা পুরাতন এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা কি করবেন robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমি যতক্ষণ পর্যন্ত না একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ